পাইছি তো কইলাম না পাইলে কি কইছি রাস্তার ভিডিও করি না জনগণের ভিডিও করি জনগণ কত সুখে আছে আজকে জনগণের অবস্থা কি এই লালু ভাইয়ের বাড়ি আন্দা ভাঙা গেছে কবি হ্যাঁ? হ্যাঁ ঠিক আছে মানে পাইছস কয় লাখ কয় লাখ পাইছস না ঠিক আছে আমি তো এইটাই দেখতেছি যে এলাকার লোক কত সুখে আছে এনে তো কেউই ক্ষতিপূরণ পাচ্ছে না পাচ্ছে চাইলে না না কিন্তু মানুষের অবস্থাটা কি না ঠিক আছে না এখানে আমি তুলতে চাই দেখি এখানে তুলা সত্য কথা তুলে ধরি হুম তখন লাইন তো সিটারি বাট্টারি করি না সত্য কথা তুলে ধরি আজকে অবস্থাটা কি যে এই বেড়িটা যদি চার ফিট পাঁচ ফিট জায়গা তাহলে তার থাকে কি হ্যাঁ লালু ভাই কো লালু ভাই ডাক দে লালু ভাই সাক্ষাৎকার তুলি কিছু দিদি হ্যালো লালু ভাই কই এ আমি জাকির ও দূরে থেকে লাগছে ঘুমান দরজা আমার ফেসটা তুলিস কেন তুই করুন যা একটা সর মন করে দিলাম আমি বুঝি না তাহলে আবার কেন ধরে কইছি এটা ধরতে আনা দাও তুই ধর হ্যাঁ? না আমার একটা সত্য কথা বলার আছে সেটা হলো আমি কিছুদিন আগে স্টক করছি আমার বাসাটা বাইদা যায় মানুষে কথা বললে বুঝে যে পরবর্তীতে যে আমি নিশা করছি কিন্তু না অরিজিনালি আমি স্টক করছি এই কারণে আমার কথাটা বাইজা যায় যদি কথায় আমার ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে হাইকোর্টের জনগণ আটত্রিশ নম্বর ওয়ার্ডের সবাই ক্ষমার চোখে দেখবেন আমি একটা ভিডিও আজকে পাঠাবো ইয়ার আগে ভিডিও করছি এই ভিডিওগুলো পাঠাবো যেমন ইয়া অলি ব্যাপারই আছে বসা আমি কিছু কথা বলছি এটা সত্য না মিথ্যা এটা আপনারা চাচা করবেন ধন্যবাদ